আল্লাহর নবীর সাথে আল্লাহ রব্বুল আলমিনের দেখা হয়েছে কিনা এটা একটা আলোচ্য বিষয় কিন্তু আমরা মেয়েরাজ মানেই বুঝি আল্লাহ রাবুল আলমীর সাথে দিদারে গেছেন আল্লাহ নবী ঠিক কিনা আল্লাহ নবী দেখা করতে গেছেন কিনা সাহাবাইকে ভালো করে বুঝে নেন এই বিষয়টা এটা আমাদের আকৃদাগত বিষয় সুতরাং এই বিষয়টা আমাদের পরিষ্কার থাকতে হবে যে মেয়েরাজে রসুল সাল্লামের সাথে আল্লাহর দেখা হয়েছে কিনা এখানে সাহাবাই কেরামের সময় থেকেই এই বিষয়টা দ্বিমতপূর্ণ দুটি মত আছে বিরোধপূর্ণ নয় দ্বিমতপূর্ণ বিরোধ এক জিনিস কিন্তু দ্বিমত দুই দল কোরআন সুন্নার ব্যাখ্যা অনুযায়ী দুটা মতামত দিয়েছেন এর মধ্যে ভালো করে খেয়াল করেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহু সুরা নজমের যে আয়াতগুলি বলা হলো এই আয়াতের ব্যাখ্যা করে তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম দুইবার আল্লাহ রাব্বুল আলমিনকে অন্তর্চক্ষু দিয়ে দেখেছিলেন দুইবার দেখেছিলেন এরপরে তিনি বলছেন হজরতে মুসা আলহিসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন যেরকম কথা বলার আল্লাহর সাথে মৌজেজা দান করেছিলেন আপনার আমার রসুলকে আল্লাহকে দেখার মোজেজ আল্লাহ দান করেছিলেন এটা তার মতামত সুবাহান্লাহ আন্দি তিনি একটা মতামত এটা দিয়েছেন এবং সুরা নাজমের ব্যাখ্যা করেছেন যেটা দর্শনের মজেজা দেওয়া হয়েছে কিন্তু এই মতকে দ্বিখণ্ডন করে হজরতে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালান হাত থেকে একটা হাদিস এসেছে বুখারির হাদিস এই হাদিসের মধ্যে মাসরুর তিনি তার ভাগিনা মাসরুর বলছেন আমি হেলান দিয়ে এরকম করে বসে আছি মামির কাছে আর তার খালার কাছে এরকম বসে আছেন তিনি হজরত মাসরুর বলছেন আমি বসে থাকা অবস্থায় আয়েশা সিদ্দিকা আল্লাহ তালানহা একটা হাদিস রেওয়ায়ত করছেন তিনি বলছেন কেউ যদি দুটো বিষয় বলে তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি জঘন্য সে মিথ্যারোপ করলো কি তার এক নম্বর বিষয় হচ্ছে রসুল সাল্লা সাল্লাম ঊর্ধ্ব আকাশ ভ্রমণে যে তার রব আল্লাহকে সচককে দেখেছেন এই কথা যদি কেউ বলে তাহলে সে মিথ্যা কথা বলল আয়সা সিদ্দিকাই কথা বলছেন মাসরুর বলছেন আমি সাথে সাথে হেলান দেওয়া থেকে উঠে বসলাম বসে বললাম হে উম্মাহাতুল মোমিনিন উম্মতের মা আপনি আপনার কথা শেষ করবেন না অনুগ্রহ করে আমি একটা কথা বলবো এই কথাটার উত্তর দিয়ে আপনি আপনার কথা শেষ করবেন আপনি আপনার বক্তব্য শেষ করবেন না একটু সময় চাই আপনার কাছে কথা বলার বলো উনি বললেন যে তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব যে দেখেন নাই অথচ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে যে আয়াতে কারিমা আসলো জাফাতু এই আয়াতের মধ্যে তাহলে কি বোঝানো হচ্ছে এখানে তো আল্লাহ বলছেন যে সে তাকে আরো একবার দেখেছে হজরত আয়েশা সিদ্দিকা বললেন শোনো তুমি যে আয়াতের কথা বললে এই দুনিয়াতে আমি সর্বপ্রথম রসুল সাল্লামকে এই আয়াত উল্লেখ করে এই প্রসঙ্গ আসলে জিজ্ঞাসা করেছিলাম হে রসুল এই বিষয়টা কি তাহলে এই বিষয়টা কেন বলা হলো বলছেন রসুল সাল্লাম তখন আমাকে ব্যাখ্যা করেছেন এটা তোমার রব নন এটা জিব্রাইল আমিন জিব্রাইলের সাথে স্বকৃতিতে আমার দেখা হয়েছে সুবাহ ব্যায়াম সুতরাং এরপরে তিনি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন হজরত আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তালানা সুর আনামের একশো তিন নম্বর আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আমিন বলছেন লা কোন চোখের সাধ্য নাই তাকে ধরে বরং তার সাধ্য সকল চোখকে তিনি ধরেন ওয়াহুয়া লতিফুল খাবির তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব খবর জানেন এটা আল্লাহর ব্যাপারে বলা হয়েছে কোন দুনিয়ার চোখ আল্লাহকে দেখতে পারে না এরপরে তিনি আরও একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সেটা হচ্ছে সুরা সোয়ার আর একান্ন নম্বর আয়াত এই দুটো আয়াত তেলাওয়াত করা আয়সা সিদ্দিকা বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রাব্বুল আলমিনকে চর্ম চক্ষু দিয়ে দেখেন নাই এটা হচ্ছে সাহাবিদেরই আরেকটা মত হাদিসটা খুঁজে পাবেন বোখারির তৃতীয় খণ্ডের এক হাজার একশো একাশি নম্বর মুসলিমের প্রথম খণ্ডের একশো উনষাট নম্বর হাদিস তিরমিজির পঞ্চম খণ্ডের দুইশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ রাবুল আমিনের রসুল স্বচক্ষে দেখেন নাই এটা সাহাবাই কেরাম থেকেই দুটা মত একদল সাহাবাই কেরাম বলেছেন দেখেছেন তিনি বলছেন এটা তার মজাদা ছিল আল্লাহ রাবুল আমিন তাকে দেখিয়েছেন আয়েশা সিদ্দিকা বলছেন অধিকাংশ সাহাবি বাকিরা বলছেন না আল্লাহ রাবুল আমিনের রসুল আল্লাহকে দেখেন নাই তবে অধিকাংশ অধিকাংশ ওলামাই কেরামের মত হচ্ছে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহার মঠটা তারা গ্রহণ করেছেন এখন এই দেখছেন কি দেখেন নাই কামরা কামরিতে সাতাশ তারিখকে কোন তারিখের কামরা কামরিতে আমাদের মূল শিক্ষা মেয়েরাজের আর নাই আমাদের মুরাজের মূল শিক্ষা হয়েছে নামাজ কয় রেখা পড়া লাগবে কি লাগবে না রোজা হবে কি হবে না এই নিয়ে ফতুয়া নবীজি যে এত বড় বিস্ময়কর ঘটনা ঘুরে আসলেন সেই ঘটনার আলোচনা আমাদের মধ্যে নাই ঘটনার শিক্ষা নাই ঘটনার কামরা কামড়ি আমাদের মধ্যে বেঁধে গেছে প্রিয় ভাইরা এই জন্য এখান থেকে আবার কতগুলো বলতে বলতে এতই বাড়াবাড়ি যে নবীজি জুতা খুলে গেল না জুতা পরে গেল কে জুতা জুতা পরে গেছিল আর কে জুতা খুলে গেছিল এই এই মর্যাদা দেওয়ার তালে আছে আমরা প্রিয় ভাইরা এইগুলা কোরআন সুন্নার কোনো জায়গায় আলোচনা আসলো না আর আমাদের হুজুরা জুতা খোলার জুতা পরার তালে আছে আল্লাহর আরো জুতা পরে গেলে নবীর মর্যাদা বাড়ে না জুতা খুলে গেলে বাড়ে নবীজি তো খরম পড়তেন জুতাই তো পরেন নাই উনি কারণ এই খরমই হয়তো বুঝাইছে যাই হোক প্রিয় ভাইরা সুতরাং এইগুলো আমাদের মূল আলোচ্য বিষয় নয় এইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আর এই মেয়েরাজকে কিন্তু অস্বীকার করা সেই প্রথম থেকেই শুরু হয়েছে আল্লাহ নবী চলে আসলেন আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ সকাল সকাল কাবাতে আসতেন নবীজির সকালের দিকে কাবাতে আসতেন কাবার কাছে এসে বসতেন আরও একজন খুব সকালবেলা কাবায় আসতো উনিও বিরাট বড় বুজুর্গ ওইখানকার সময়ে বড় দাড়িওয়ালা মাথায় সেই রকম পাগড়ি গায়ে জুব্বা নাম জানেন আবু জেহেল আবু জাহেলকে আল্লাহ নবী দেখার সাথে সাথে বলছেন আবু জাহেলকে বলছেন গত রাত্রের একটা বিরাট ঘটনা ঘটছে হাতিমে কাবার থেকে আল্লাহ রাবুল আলমিন আমাকে সেই বাইতুল মোকাদ্দাস নিয়ে গিয়েছেন বাইতুল মোকাদ্দাস ভ্রমণ করার পর সাতটা আসমানের উপরে নিয়ে গেছেন আমি আল্লাহ রাবুল আলমিন উদ্দাকাশ ভ্রমণ করেছি না যার নামে এগুলো আল্লাহ রাবুল আলমিন দেখাইছেন বলছে তুমি থামো তুমি যে কথা বললে এখন তো বেশি লোকজন সামনে নাই এখন তো ফুব বলতেছো আগে আল্লাহর কসম করে বলো আমি আরো দু চার পাঁচজন লোক যদি নিয়ে আসি তাহলে কিন্তু কথা ঘুরানো যাবে না আল্লাহ নবীকে কথা ঘুরানোর বানানোর মানুষ নবীজি বলছেন না কথা কি সবার সামনে আমি এই কথা বলতে রাজি আছি বলে না কাবার দিকে ঘুরে আগে কসম করো আল্লাহ রব্বুল কাবা বলো কারণ যে কথা বলছো তুমি এতদিন প্রমাণ পাইনি আজকে প্রমাণ পাই গেছি তুমি যদি কথা ঘুরাও তাহলে আমার সব শেষ আল্লাহ নবী বলছেন না আপনার যত লোক নিয়ে আছেন সবার সামনে কথা বলবো উম্মুর খায়ের বাড়িতে গেছে আউবকর সিদ্দিকের বাড়িতে আউবকর তার আম্মার নাম উম্মুল খায়ের ডাইককে ধরে নিয়ে আসছে আউবকরকে টেনে টেনে নিয়ে আসছে কাপড় চুপড় ঠিক করার সময় দেয় নাই এতদিন বলছিলাম তোমার রসুলের মাথা ঠিক ঠিক নাই প্রমাণ দিতে পারি নাই আজকে প্রমাণ দিয়ে ফেলাইছি কি প্রমাণ শোনো কি বলতেছে শোনো আল্লাহ নবীকে ইয়া রসুল আল্লাহ ঘটনা কি আপনাকে আমরা খুঁজেছি রাত্রে পাই নাই সকালে রাত পর্যন্ত আপনাকে কোথাও খুঁজে পাইলাম না আপনি কোথায় ছিলেন আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে হাতিমে কাবাদ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন সাথে সাথে আবু জেহেল বলে এই পর্যন্তই থামো বাকি কথা পরে বলো কি ঘটনা বলো আবু বকর একটা ঘোড়া যদি অত্যন্ত গতিময় হয় একটা উঁট যদি খুব দৌড়ানোর হয় এই কাবার থেকে ওই বাইতুল মোকাদ্দাস যেতে কয় দিন লাগে আট দিন লাগে কমসে কম আট দিনের সফরের রাস্তায় আগে পৌঁছানো যায় না খুব জোরে গেলে এখন আবু বকর বলো এক রাত্রে নাকি গেছে খালি যাই নাই আবার আইসে এই জায়গায় মাথা ঠিক আছে মিথ্যা কথা বলে পাগল হয়ে গেছে এর কোনো প্রমাণ নাই সাথে সাথে আল্লাহ নবীর কাছে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ বাকিটা বলেন আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল সেখান থেকে আমাকে ওই সিদ্ধাতুল মুহা পর্যন্ত নিয়ে গেছেন মেয়েরাজ করায়া আল্লাহ রাব্বুল আমিন আবার আমাকে মক্কাতে ফজরের পরে পৌঁছায় দিয়ে গেছেন আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা কি আল্লাহর পক্ষ থেকে হয়েছে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে হয়েছে আপনি সশরীরে গিয়েছেন হ্যাঁ আমি শরীরে এবং মনে উভয় অবস্থাকে একত্র করে আল্লাহ রব্বুল আলমিন মেয়েরাজ করাইছেন আমাকে সাথে সাথে আবু বকর আল্লাহর নবীর দিকে মুখ ফিরায় নিলেন ফেরানোর পরে কাবার থেকে সামনে যারা জমায়াত ওই আবু জেহেল যাদেরকে হাজির করছে মিথ্যা প্রমাণ করার জন্য যাদের ইমানের মধ্যেও দুর্বলতা আছে তাদের মধ্যে ইঞ্জেকশন দিচ্ছে আবু বকর সিদ্দিক সবার দিকে তাকায় বললেন শুনে নাও মক্কার লোকেরা শুনে নাও মক্কার লোকেরা আমার রসুল এই কথা বলেছেন আমি সকলকে সাক্ষী রেখে বললাম সদ্দাক্তায়া রসুল আল্লাহ

আমি আবু বকর সাক্ষী দিয়ে দিলাম অবশ্যই আপনার মেয়েরাজ হয়েছে আল্লাহ পক্ষ থেকে ঘোষণা এসেছে এতদিন পর্যন্ত আবু বকরের নাম ছিল আবু বকর আল আবু বকর আল হাসেমি কিন্তু আজকে আবু বকর যে সত্যায়ন করলো এর থেকে বড় সত্যায়ন কেউ করতে পারে না এই জন্য আবু বকরের নামের শেষে আজকের থেকে সিদ্দিক লাগায়া দেওয়া হলো আল্লাহ আকবর সেই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এরপরে লোকজন হাজির করে ফেলছে হাজির করার পরে বলছে আচ্ছা ঠিক আছে এবার প্রমাণ দিতে হবে মক্কায় খেলা জমে গেছে মোহাম্মদ গত রাত্রে এখান থেকে বাইতুল মোকাদ্দাস গেছে ওরা প্রথম আসমান মান নিয়ে নাই বাইতুল মোকাদ্দাস পর্যন্ত প্রমাণ হইলেই যথেষ্ট আট দিনে যাওয়া যায় না রাত্রে যে ঘুরে আসলো কি আজব কথাবার্তা বলল ঠিক আছে এবার বলো তো ওই বাইতুল মোকাদ্দাসের কয়টা জানলা কয়টা দরজা কয়টা দরজার শিখ কোন কোন দিকে কয়টা দরজা আপনাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করি আপনার তাই মসজিদে অনেক দিন ধরে নামাজ পড়তেছেন বলেন তো মসজিদের কয়টা খুঁটি অনেকে গুনবে এখন দেখেন মানে এতদিন নামাজ পড়েও খুঁটি আপনাদের মনে নাই ফ্যান কয়টা যদি বলা হয় বলতে পারবেন ডাইরেক্ট এতদিন মসজিদে আসছে বেলাল ভাই বলতে পারবে না কয়টা ফ্যান বলতে পারবে আল্লাহ নবীকে ধরতেছে কেউ কি এইভাবে দেখেন আল্লাহ নবী একটু ঘাবড়ায় গেলেন কয়টা দরজা কয়টা জানলা এটা তো অস্বাভাবিক প্রশ্ন কারণ আল্লাহ নবী রাত্রে গেছেন আল্লাহ সেখানে তাকে ইমামতি করাইছেন আল্লাহ নবী তো সেইভাবে দেখেনও নাই আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করতে হলো আল্লাহ নবীর মধ্যে একটু অস্থিরতা চলে আসলো একটুখানি আল্লাহ নবী বিচলিত হইলেন আল্লাহ বলছেন বিচলিত হইেন না রসুল আপনি বিচলিত হইেন না হাদিসের মধ্যে আসতেছি আল্লাহর রপ্রেমিন সাথে সাথে জিব্রাইল আমিনকে দিয়া বাইতুল মোকাদ্দাস আল্লাহ নবীর সামনে হাজির করে দিয়েছেন আল্লাহ নবী দেখে দেখে বলছেন বাইতুল মোকাদ্দাসের দরজায় কয়টা জানলায় কয়টা উত্তর দিকে কয়টা দক্ষিণ দিকে কয়টা উপস্থিত যত লোক ছিল যারা ওই বাইতুল মোকাদ্দাসে যাইতো যারা ফিলিস্তিনে ব্যবসা করতে যাইতো তারা বলল মোহাম্মদ যে বর্ণনা দেশে এর একটুকু কম বেশি নয় হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছি বাকিরা ইমান মজবুত করলো রাবুদেল বলল আরে ওই জাদুকর তাছাড়া এমনি বলতে পারে নাকি আমরা এতবার গেছে আমি বলতে পারি না বুঝেন নাই মানে ভাইবা যে ধরতেছে এমন এমন প্রশ্ন ধরতেছে ভাইবাওয়ালা যাকে ধরতেছে ও খালি বলতে পারে না কিন্তু ও যদি জিজ্ঞাসা করতো স্যার উত্তরটা আপনি দেন তো তাইলেই কায়ত আছে না অনেক সময় প্রশ্ন ধরে না এমন এমন কঠিন প্রশ্ন ধরতেছে প্রশ্নকর্তাকে যদি বলে স্যার আমি তো পারলাম না আপনি কোন তো দেখবেন উনিও পারবে না মানে উনি প্রশ্ন করার জায়গায় বসছে জন্য হেভি পাওয়ার এখন যা ইচ্ছা খালি তাই ধরতেছে আবু জাহেল বলতেছে ও জাদুকর প্রিয় ভাইয়েরা আল্লাহ রবীন্দিন কি শিক্ষা দিলেন আল্লাহ রবীন্দিন শিক্ষা দিলেন দুনিয়ার বুকে আল্লাহ রাবুল আহমিন যার অন্তরের মধ্যে হেদায়েতের আলো দিবেন আল্লাহ রবুল আহমিন যাকে তার পথ দেখাতে যাবেন ওর সামনে সত্য উদ্ভাসিত হয়ে গেলে হেদায়েতের রাস্তা যদি তার কপালে থাকেই আল্লাহ রব্বুল আহমিন তাকে হেদায়েত দিয়ে উজ্জ্বল বানায় দিবেন আর যাকে গুমরা হবে যার হেদায়েত নসিবে নাই ওর সামনে যতই সত্য আসুক না কেন গুমরাহির রাস্তাতে সে আরও বেশি বেশি চলতে শুরু করবে